মনি তুই বেইমান মনি তুই বেইমান তোমায় নিয়ে গাইব না আর নতুন গান মনি তুই বেইমান মনি তুই বেইমান তোমায় নিয়ে গাইব না আর নতুন গান মনি তোমায় ভালোবেসে দেব তোমায় নিয়ে গাইব না আর নতুন গান মনি তুই বেইমান মনি তুই বেইমান তোমায় নিয়ে গাইব না আর নতুন মনি তোমায় দেখিলে পথে চোখে ফেরাবো সাথে সাথে মনি তোমায় দেখিলে পথে চোখে ফেরাবো সাথে সাথে মনির সঙ্গ পেলে আমার সঙ্গ পেলে আমার প্রেমের হবে অপমান মনি তুই বেমান মনি তুই বেমান তোমায় নিয়ে গাইব না আর নতুন গান মনি তুই বেমান মনি তুই বেমান তোমায় নিয়ে গাইব না আর নতুন গান একা জীবন নিব খুঁজে যতই কষ্ট পাক সপনে একা জীবন নিব খুঁজে যতই কষ্ট পাক সপনে চলতে পারি দিয়ে যাব তার প্রমাণ মনি তুই বেইমান মনি তুই বেইমান তোমায় নিয়ে গাইব না আরে নতুন গান মনি তুই গাইব না আর নতুন গান মনি তুই বেমান মনি তুই বেমান তোমায় নিয়ে গাইব না আর নতুন গান মনি তুই বেমান মনি তুই বেমান তোমায় নিয়ে গাইব না আর নতুন গান মনি তুই বেমান মনি তুই বেমান তোমায় নিয়ে গাইব না আর নতুন গান